এক রাস্তার পাশে একজন বৃদ্ধ ভদ্রলোক বসে তরমুজ বিক্রি করছিলেন তরমুজের মূল্য তালিকা এমন লেখা ছিল যে একটা কিনলে তিন টাকা এবং তিনটা কিনলে মাত্র দশ টাকা তো একজন তরুণ দোকানে এসে একটা তরমুজের দাম জিজ্ঞেস করলেন বিক্রেতা সেভাবেই জানালেন যে একটা তরমুজ যদি আপনি কিনেন তাহলে দাম তিন টাকা এবং যদি তিনটা কিনেন তাহলে তরমুজের দাম দশ টাকা পড়বে তরুণ খুবই বুদ্ধিমান ছিল একটা তো কিনলেনই পরপর আরও দুইটা তরমুজ কিনে ফেললেন যথারীতি প্রতিটার দাম তিন টাকা হিসেবে তিনি নয় টাকা পরিশোধ করলেন চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেই তরুণ কি ভেবে থামলে তরুণটি বিক্রেতাকে উদ্দেশ্য করে বললেন আপনি কি খেয়াল করেছেন আমি তিনটা তরমুজ দশ টাকার পরিবর্তে মাত্র নয় টাকা দিয়ে কিনলাম আমার ধারণা আপনার দ্বারা এসব ব্যবসা টেবসা পোষাবে না বৃদ্ধ বিক্রেতা এবার মুচকি হাসলেন এবং বললেন মানুষ আজব এক জাতি একটা তরমুজ কিনতে এসে তারা প্রতিবার তিনটা কিনে নিয়ে যায় এবং যাওয়ার সময় আমাকে শেখানোর চেষ্টা করে কেমনে ব্যবসা করতে হয়